ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনেরই মাঝে আজও আছো তুমি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনেরই মাঝে আজও আছো তুমি এ জীবনে পাও পোহারের মাঝে এ জীবনে পাও উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনেরই মাঝে আজ আছো তুমি হয়তো একদিন আসবে যেদিন রাখবে না মনে আমাকে ভুলে যাবে পেছনের সব কিছু ভালোবাসবে অন্য কাউকে হয়তো একদিন আসবে যেদিন রাখবে না মনে আমাকে ভুলে যাবে পেছনের সব কিছু ভালোবাসবে অন্য কাউকে সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি আজ আমি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনেরই মাঝে আজ আছো তুমি হো আজও তোমার সেই স্মৃতিগুলো আমাকে তারা করে বেড়ায় তোমার মুখের সেই মায়াবী হাসি ক্ষণে ক্ষণে মনে পড়ে যায় ও আজও তোমার সেই স্মৃতিগুলো আমাকে তারা করে বেড়ায় তোমার মুখের সেই মায়া বিহাসি ক্ষণে ক্ষণে মনে পড়ে যায় সময়ের ব্যবধানে নিয়তির খেলায় হেরে গেছি আজ আমি ভুলিনি তোমায় যো ভুলিনি আমি মনেরই মাঝে আজ আছো তুমি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনেরই মাঝে আজ আছো তুমি মনেরই মাঝে আজ আছো তুমি